জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিরাগত এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ ম ফিরোজ উল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ফিরোজুল হাসান বলেন গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ছাত্রলীগের ওই পাঁচ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন না এছাড়া ছিনতাই ও মারধরের বিষয়টি তাদের পরিবারকে অবহিত করা হয়েছে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্ব বিভাগের সঞ্জয় ঘোষ সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আল রাজি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটোয়ারি দর্শন বিভাগের মোকারম শিমুল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মুস্তাক সৈকত তাদের মধ্যে সঞ্জয় ঘোষ বিশ্ববিদ্যালয়ের চৌচল্লিশতম ব্যাচের ও বাকিরা পঁয়তাল্লিশতম ব্যাচের শিক্ষার্থী প্রক্টর জানান সিনতায়ের ঘটনা অধিকতর তদন্তের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমানকে প্রধান করে চার সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রক্টর কার্যালয়ে সূত্র জানায় গত শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক আলমগীর হোসেনের জামাতা মনির হোসেন তার কর্মস্থলে যোগদানের জন্য বিশ মাইল এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন এ সময় অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা তাকে আটক করে মুঠোফোন নগদ টাকা মানিব্যাগ ছিনিয়ে নেন এক পর্যায়ে মনির হোসেন পালানোর চেষ্টা করলে তাকে ধরে ইজি বাইকে করে বটানিক্যাল গার্ডেনের পেছনে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা সেখানে তারা মনির হোসেনকে বেধরক মারধর করেন পরে তারা মনিরের স্ত্রীর কাছে মুঠোফোনে এক লাখ টাকা দাবি করেন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলে যান এ সময় লোকজনের উপস্থিত টের পেয়ে ছাত্রলীগের কর্মীরা পালানোর চেষ্টা করেন কর্মচারীরা তাদের মধ্যে তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন মনির হোসেন ঘটনার বিচার চেয়ে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন